বয়স আইল রে মানে না চাই শুধু পেতে রে তোমাকে সারাক্ষণ কাছে এসে ভালোবেসে পড়িয়ে দাও এই মন আমার উদাস উদাস মন চাই তোমার আলিঙ্গন উদাস উদাস মন চাই তোমার আলিঙ্গন বয়স আইল রে মানে না বারণ চাই শুধু পেতে রে তোমাকে সারাক্ষণ দিন তো কাটে না একা কি একা কবে গো তুমি দেবে দেখা দিন তো কাটে না একা কি একা কবে গো তুমি দেবে দেখা আমার উদাস উদাস মন চায় তোমার আলিঙ্গন উদাস উদাস মন চায় তোমার আলিঙ্গন ই বয়স আইল রে মানে না বারণ চাই শুধু পেতে রে তোমাকে সারাক্ষণ যে সফলে দেখি যে তোমায় কোথায় আছো গো দূর জানাই নিশীতে সফলে দেখি যে তোমায় কোথায় আছো গো দূর জানাই কাছে এসে ভালোবেসে পড়িয়ে দাও এই মন আমার উদাস উদাস মন চায় তোমার আলিঙ্গন উদাস উদাস মন চাই তোমার আলিঙ্গন কি বয়স আইল রে মানে না বার চাই শুধু পেতে রে তোমাকে সারাক্ষণ কাছে এসে ভালো আমার উদাস উদাস মন চায় তোমার আলিঙ্গন উদাস উদাস মন চায় তোমার আলিঙ্গন কি বয়স আইল রে মানে না বারণ চাই শুধু পেতে রে তোমাকে সারাক্ষণ